আলতা পায়ে বিয়ের সাজে তাকে দাও সাজায়ে সানায়ের সুরে বর আসবে নিতে পারবে না কেউ তাকে বাধা দিতে পারবে না কেউ তাকে বাধা দিতে মেঘের কালো দেখতে কেন পাই চাঁদের মুখে চাঁদের হাসি থাকুক সবাই চাই মিষ্টি মুখে মেঘের কালো দেখতে কেন পাই চাঁদের মুখে চাঁদের হাসি থাকুক সবাই ভালোবেসে থাকি কিভাবে যে দেবে ফাঁকি ও যদি ভালোবেসে থাকি কিভাবে যে দেবে ফাঁকি আসবো এই প্রেম বুঝে নিতে পারবে না কেউ তাকে বাধা দিতে পারবে না কেউ তাকে বাধা দিতে